আমি নই তো কুটিপতি তার লব্ধে টাকার পতি আমি নই তো কুটিপতি তার লব্ধে টাকার পতি তাই আমার ভালোবাসার সে মূল্য দিল না এ টাকাওয়ালা ছেলে সে আমায় গেল ফেলে বদলে যাবে সে এমন কথা ছিল না আমি আজ টাকার কাছে হাইরা গেলাম রেহে আমি আজ টাকার কাছে হাইরা গেলাম রেহে পকেট ফাঁকা দেখা পাখি উড়াল দিয়াছে বেকার বইলা পাখি আমার উড়াল দিয়াছে